Assalamu alaikum everyone. My name is Rafidan Tanaj and I'm a teacher at Tesol Kids. Today, we will all learn about articles. আমাদের আজকের topic হচ্ছে articles. Articles are three ধরনের চিনি। A, an and the. শুরুতেই আমরা এ নিয়ে কথা বলি। এ আর্টিকেলটি ব্যবহার করার দুটি নিয়ম আছে। The first rule is we use a for single and countable nouns. আমরা যে শুধু একটি নাউন আছে এবং যেটি আমরা গুনতে পাচ্ছি এমন কিছু শব্দের জন্য আমরা এ ব্যবহার করব। And the second rule is we use a for words that start with a consonant sound. যে শব্দগুলো consonant sound দিয়ে start হবে আমরা সেগুলোর জন্য a use করব For example, a pencil, a desk, a book, a light, a fan, and so on. Our second article is an. An use করার জন্য দুটি নিয়ম আছে Our first rule is same as a. We use it with single and countable nouns আমরা অ্যান্ড ব্যবহার করি একক এবং গুণা যায় এমন নাউন্সের সাথে বাট যেখানে আমরা অ্যান differentiate করি সেটা হচ্ছে we use and for our vowel words. Words that start with A, E, I, O and U are our and words. For example, an apple, an elephant, an insect. Our third article is the, আমরা দ্য যে কোনো ধরনের শব্দের জন্য ব্যবহার করতে পারি single plural countable or uncountable but we use the for definitive objects আমরা কোনো নির্দিষ্ট শব্দের কথা বললে the ব্যবহার করে কথা বলি যেমন the person the pencil the studio and so on and so forth so these are our three articles আমরা ছোট্ট একটা recap করে নেই we use a for single and countable nouns and we use it for consonant sounds We use an for single and countable nouns, but we use it for vowel sounds. And finally, we use the for all kinds of nouns, which is definitive. Thank you for listening. That's all of our lesson for articles.